আমরা কত কষ্ট করে ভিডিও মনে ভাই আমরা কেউ লাইক কমেন্ট করে না ভাই ভাই ভালো করে দেখেন ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কত কিছু যে অবলম্বন করবে তার কোনো শেষ নাই মানুষ অবলম্বন করেনি এমন কোনো কিছুই বাদ রাখেনি ভাইরাল হওয়ার জন্য নদীতে যাপ গাছ থেকে সাগরে যাপ অনেক কিছু করতে গিয়ে জীবনে রিস্ক নিয়েছে এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গিয়েছে অনেক মানুষ অনেক ধরনের চেষ্টা করেছে ভাইরাল হওয়ার জন্য আর কিছু কিছু মানুষ ভাইরাল হতে গিয়ে নিজের জীবন শেষ করে ফেলছে মৃত্যুও বরণ করেছে তবে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার মানে তার এতটুক পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে সে ভিডিও বানিয়েছে ভাইরাল হওয়ার জন্য আর সেখানে সে বলতেছে তার ভিডিও ভাইরাল হয় নাই সেই প্রিয় দর্শক চিন্তা করেছেন মানুষ কত মানুষ কতটা পাগল হয়ে গিয়েছে বর্তমান সোশ্যাল এই সস্তা সোশ্যাল মিডিয়াতে এই দুই নাম্বার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে যাচ্ছে এই মানুষটা যে দুটুক ঢুকিয়ে যে এখানে মাটির ভিতরে যে ঢুকে পড়লো যদি একটা কোনো বিপদ হইতে পারতো কোনো সাপ যোগ বিচ্ছু যদি ওকে কামড় দিত বিষাক্ত কিছু কামড় দিত অথবা বিভাবে কোনো কিছু তাকে টেনে নিচের দিকে নিয়ে যাইতো তার ফ্যামিলির কী হইতো পরিবারের কী হইতো তার ছেলে মেয়ে সন্তান বউ এদের কী হইতো প্রিয় দর্শক মানুষের বিবেকবোধ দিন দিন যে কোথায় চলে যাচ্ছে মানুষ যে কি করতেছে বর্তমান মানুষ দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল হবে এগুলোর জন্য মানুষ কত কিছুই না করে যাচ্ছে আফসোস লাগে এই ধরনের মানুষ দেখলে তাদের বিবেক বুদ্ধি দিন দিন কমে যাচ্ছে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে তাদের বিবেক বুদ্ধি শুধু অনলাইন অনলাইন অনলাইন অনলাইন শুধু ভাইরাল ভাইরাল এগুলাই নিয়ে চিন্তা থাকে উনি যে কাজটা করেছে আসলে এটা কোনো প্রকার যুক্তিসঙ্গত কাজ নয় হতে পারতো ওনার কোনো বিপদ হতে পারতো মাটির নিচে কত কিছুই না থাকে হ্যাঁ কোনো একটা বিপদ হয়ে গেলে আজকে তার ফ্যামিলি তার পরিবার তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে এদেরকে কে ফালবে কে রক্ষা করবে কে দেখবে পরিবার একজন পুরুষ গাছের মতো পরিবার একজন পুরুষ পাহাড়ের সমান আর এই মানুষগুলো যেগুলো করে হ্যাঁ মানে আমাদের খুব দুঃখ লাগে এই ধরনের ভিডিও দেখলে তাই আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন